Father. Amen. Love. Ah! बिसमीम तोबा किया मैं सब बोरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद মঞ্জুরুল ইসলাম সিদ্দিকি খলিফা আলহাস হজরত মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম সিদ্দিকি সাহেবকে আই মেরে মাওলা ইস্তবা আও ইস বায়াত কবুল ফরমা লহমা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ জীবন ভরে গুনা করেছি মাওলা গুনাগুলিকে তুমি মাফ করে দাও কলবের গুলিকে তুমি খুলে দাও আমার রসুলের আশেখ পাগল বানাইয়া দাও আমার মুর্শিদের সঙ্গে কবুল করে নাও আমার মুর্শিদের হাত ধরে কত আশিকেরা পাগলেরা কবরবাসী হইয়া গেল ওই আশেক পাগলদের সঙ্গে আমাদেরকে কবুল করে নাও তিন দিন ব্যাপী বাৎসরিক মাহফিলে যারা একত্রিত হয়ে গেছে মাওলা কবুল করে নাও তোমার মেহমানের আজকে যারা রাস্তায় চলে আসতেছে মাওলা আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে দাও আমাদের পিতা মাতা যাদের কবরবাসী হয়ে গেল তাদের কবরগুলাকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও যারা জীবিত আছে মাওলা তাদেরকে কবুল করে নাও হায়াতগুলিকে বেশি বেশি বাড়াইয়া দাও অসুখ বিষু বিমার আজাব থেকে মাওলা মুক্তি করে দাও আলে মোলামা হাফিজ কানি যেনারা আছেন আমার সঙ্গে যারা হাত তুলেছে মৌলা ঘরের কাজ ফেলে দিয়ে তোমার পাগল পারা হইয়া এই দরবার শিল্পীর যারা হাজির হইয়া গেল তোমার পাগলেরা তোমার নামের জিখির যারা রাত্রিতে উঠে তোমার নামের জিকির যারা করে তোমার ইস্কে প্রেমে পাগল পারা হইয়া দুপোটা চোখের পানি দ্বারা যারা বক্ষ জমিন কি ভিজায় ওই আশেক পাগলদের চোখের পানি দ্বারা আমাদের গুণাগুলিকে তুমি ভাসাইয়া দাও ভাই বলো বন্ধু বলো সবই তয় পরে পরে অন্ধকার কবরেতে মাওলা বিনে কোনো বান্ধব নাহিরি বেলা যাবে সন্ধ্যা হবে আর তো সকাল হবে না দেশের মানুষ দেশে যাবে আর তো ফিরেও আসবে না বুঝলা না রে অবজমানো কেন বুঝলা না পরের খাটনি খাইটা গেলা আপনা খাটনি চিনলা না বুঝলা না রে অবজমন কেন বুঝলা না চিরদিনের মতন হইবা না দুনিয়ায় কান্দাইয়েন মাওলা কবরে কান্দাইয়েন না দুনিয়ায় কান্দাইয়েন মাওলা হাসরে কান্দাইন মলরে আমার মুর্শিদ কেবলা পর্দার আড়ালে চলে আমার মুর্শিদের মতো কোনো না কোনো একদিন জীবন যুদ্ধ শেষ হয়ে যাবে সমস্ত কর্তব্য লেনদেন যেদিন একদিন পরিসমাপ্তি হয়ে যাবে এই সুন্দর পৃথিবী থেকে আর একটি সুন্দর জীবন যেদিন চলে যাব মৌলা আমার মুর্শিদকে সঙ্গে নিয়া এই লক্ষ লক্ষ পাগলদেরকে সঙ্গে হাসরের ময়দানে একত্রিত হওয়ার তৌফিক তুমি এনায়ত করে দাও মাওলা সকলকে একত্রিত করে প্রচন্ড শক্তি দিয়া জিকির করে করে যেন হাসের ময়দানে উঠতে পারি ওই শক্তি ওই মালাকা আমাদের কলবের ভিতরে এলকা করে দাও যারা অশান্তিতে আছি মাওলা শান্তি করে দাও যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছি ঋণের দায়ভার সহ্য করতে পারি না রাতের ঘুম হারাম হয়ে গেছে ঋণগুলাকে পরিশোধ করে দাও যেই শিক্ষিত বেকার যুবক হয়ে পড়েছে মৌলা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও পর্দার আড়ালের মা দুঃখিনী না আমাদের সঙ্গে হাত তুলেছে তাদের হাতগুলো কি তুমি কবুল করে নাও তাদের দুঃখ কষ্ট দূর করে দাও পাড়া প্রতিবেশী মুসলমান নর নারী যারা আছে মাওলা কবুল করে নাও এদেশে শান্তি প্রতিষ্ঠিত করে দাও জান মাল টাকা পয়সা দেওয়া যারা সাহায্য সহযোগিতা করেছে কবুল করে নাও আমাদের দানগুলোকে তুমি কবুল করে নাও তোমার জাতের কসম করে বলি এই দরবার শিরিফে যারা আসছে মাওলা ধনী হওয়ার জন্যে নয় মান সম্মানের জন্যে নয় মাওলা গো তোমাকে পাওয়ার জন্য আমার মুর্শিদের সঙ্গে রোহানি তাওয়াল্লক প্রতিষ্ঠিত করেছিলাম আল্লাহ তুমি আমাদের জন্য হইয়া যাও না হয় তুমি তোমার আপন করিয়া আলো রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগিরা আমার আত্মীয় স্বজন মুরব্বী কাম যেনারা আছেন কবুল করে নাও আল্লাহ সকলের হায়াতগুলিকে বাড়াইয়া দাও অসুখ বিসুখ বিমার আজাব থেকে মাওলা মুক্তি করে দাও যেই মা দুঃখিনী ঘরে সংসারে অশান্তিতে আছে যার কন্যা সন্তান আছে বিবাহ দিতে পারে না একটা সৎপাত্রের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ গরিব দুঃখী কাঙ্গাল যারা আছে অবস্থার পরিবর্তন করে দাও কৃপণতার অভিশাপ থেকে আমাদেরকে হেফাজত করে নাও আয় আল্লাহ তোমার এমন অনেক আশেক পাহল আছে যাদের ভাড়া নাই টাকা পয়সা নাই বাচ্চিক মাহবিলে তিন দিন থাকবে এই শক্তি ক্ষমতা যাদের আল্লাহ ওই আশেক পাহলদের সঙ্গে আমাদেরকে তুমি কবুল করে নাও যাদের কলমের ভিতরে হৃদয় এত ইস্ক এত প্রেম আছে মাওলা তোমার প্রেম দ্বারা যাদেরকে জ্বালাইয়া পুরাইয়া সারখার করে দিস জাহান নামের আগুন তাদেরকে ধরতে পারবে না যেই চোখ হারাম কাছ থেকে ফিরে আসে আর যেই চোখ তোমার মহব্বতে জাহান নামের ভয়ে যেই চোখ অস্ত্র বিসর্জন করে মাওলা হাসের ময়দানে ওই চোখ জাহান নামে যাবে না যাবে না আল্লাহ আশেখ পাগলদের সঙ্গে আমাদেরকে কবুল করে নাও আল্লাহ দুই দিন পরে জাগা ফাঁকা হয়ে যাবে এই জাগা শূন্য হয়ে যাবে গাছপালা তরুলতা কানতে থাকবে আবার জীবনের এই মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়ে যায় আর যদি ফিরে না আসে মাওলা কবুল করে নাও তোমার অলি বানাইয়া দাও জীবনের ভুল ত্রুটি বিশ্রুতি গুলা মাওলা তোমার নিজ গুণে ক্ষমা করে দাও কত পাগলেরা বিদায় হইয়া গেল যাদের কার দেখা যাবে না মাসিক মাহবিল বাচ্চির মাহবিল আসবে না যাদের পিতা মাতা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে তাদের কবর কবরগুলোকে বেস্টের বাগান বানিয়ে দাও উফবিদম ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসিরুম বিল ইবাদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি কালিমাতি তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকাল এবং সন্ধ্যা একটা জিকির করবেন হাঁটতে চলতে ফিরতে যে কোনো অবস্থায় হোক এই জিকিরগুলা কিভাবে করবেন নিয়ম নিতে আমার মুর্শিদের সাইকের লিখিত বইগুলো আছে এখানে কেতাবখানায় পাবেন মহাস্বপ্ন মহাভাবনা জীবন রসদের তত্ত্ব পীঠ ধরা অকট্ট দলে পাশা সর্বনাশা বিজ্ঞানের দৃষ্টিতে পর্দা তারা নয় জান্নাত এই বইগুলো যারা যারা পারেন সংগ্রহ করে নেবেন কোন কোন ব্যক্তি নিয়াত করতে পারি সৃষ্টিয়া সাবিরা তরিকে একটা জিকির করবো সোমান আল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ একশোবার আল্লাহ আকবর একশোবার আল্লাহ আল্লাহ পাঁচশোবার আল্লাহ আকবর আল্লাহ কি কবুল করে নাও তোমার অলি বানাইয়া দাও হিংসা বিদ্বেষ কলপ থেকে উঠায় নাও নমনীয়তা তুমি এনায়েত করে দাও বড়কে সম্মান ছোটকে যেন আদর স্নেহ করতে পারি প্রত্যেকটি সংসারকে সুখময় করে দাও আলহামদুলিল্লাহ হাত নামান হালকা জিকির হবে আর এরপরে ইশরাকের নামাজ হবে